হ্যালো ভিউয়ার্স আপনি এখন দেখছেন A four Geo ninety nine channel আর এফোর জিও নাইনটি নাইন চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিও টপিকটি একটি মজাদার বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আপনারা হয়তো ভিডিও টাইটেল আর থাম্বেল থেকে বুঝতে পারছেন তো যে সকল ভিউয়ার্সরা হোয়াটসঅ্যাপের ইউজার তো তারা তো অবশ্যই জানবেন যে আমরা হোয়াটসঅ্যাপ থেকে কিছু স্টিকার বন্ধু বন্ধুদের সাথে সেন্ড করে থাকি তো অ্যাকচুয়ালি এই হোয়াটসঅ্যাপের স্টিকারগুলি আমাদের হোয়াটসঅ্যাপের থ্রু থেকে আমাদের পাওয়া এবং হোয়াটসঅ্যাপের ইনক্লুডেড কিছু লিমিটেড স্টিকার আমরা ইউজ করি হোয়াটসঅ্যাপের এই নতুন ভার্সনে একটি ফিচার্স অ্যাড করেছে যেটাতে করে আমরা আমাদের পার্সোনাল ইমেজকে স্টিকার বানিয়ে নিতে পারবো এবং হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবো বন্ধু সাথে সেন্ড করতে পারবো অ্যাকচুয়ালি এই বিষয়টি আপনাদের কাছে দেখাবো যে আমরা কিভাবে আমাদের পার্সোনাল ছবিকে স্টিকার বানিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাড করবো এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবো এর জন্য আমাদেরকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে আপডেট করে নিতে হবে যদি ওল্ড ভার্সন থাকে কারণ ওল্ড ভার্সনে এই ফেসিলিটি আমরা পাবো না বা এই ফিচার্সটি পাবো না আমাদের ক্রিয়েট করা ইমেজগুলো স্টিকার হিসাবে অ্যাড করতে পারবো না আর এর জন্য আমরা দুটো অ্যাপস ইউজ করব এই অ্যাপসের নামগুলি বলার আগে তো বলে নিই আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তো এখনই রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি আপনারা পেতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা এখন চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে এবং ওখান থেকে দেখে নেবো কোন অ্যাপসগুলো আমরা ইউজ করবো এবং কীভাবে আমাদের পার্সোনাল ইমেজকে স্টিকার বানাবো তো আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে তো আগেই বলে নিই হোয়াটসঅ্যাপের জন্য আমাদের স্টিকার বানাতে হলে আমাদের পার্সোনাল ইমেজগুলিকে অবশ্যই পিএনজি ফরম্যাটের হতে হবে পিএনজি ফরম্যাট অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সহজেই যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে তো পুরো বিষয়টাই আপনার কাছে ক্লিয়ার আর আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন আমি ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনি একবার ওখান থেকে দেখে নিতে পারেন তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক অ্যাপসই রয়েছে তো এর মধ্যে থেকে আমি যে অ্যাপসটা ইউজ করি এখানে খুব ইজিলি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তো চলুন আমি কোন অ্যাপসটা ইউজ করি আপনাদেরকে দেখিয়ে দিই প্লে স্টোরে গিয়ে তো আমাদেরকে এখানে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার তো এই তিন নম্বর যে অ্যাপসটা হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপসটার মাধ্যমেই আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারবেন অলরেডি আমি এই অ্যাপসটা ইনস্টল করে রেখেছি এই জন্য আমাকে ওপেন এখানে অপশান দেখাচ্ছে তো আপনাদেরকে ইনস্টল অপশান দেখাবে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এই মতো ইন্টারফেস আপনার কাছে ওপেন হবে এই মিডিলে যে অপশানটি দেখতে পাচ্ছেন লোডে ফটো জাস্ট আমরা এটাতে ক্লিক করব তো অলরেডি আমি এই অ্যাপসটা দিয়ে কীভাবে ইমেজ রিমুভ করতে হয় ডিটেলসে বিস্তারিত দেখিয়েছি প্রত্যেকটি টুলসের কাজ তো আমি তাও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম তো এখান থেকে ডান করে নিতে হবে তো নিচে বিভিন্ন রকম টুলস আছে এই টুলসগুলির বিভিন্ন বিভিন্ন কাজ তো জাস্ট আমি আপনাদেরকে বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি কারণ অলরেডি আমি এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছি ওখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনারা চাইলে একবার ভিডিওটি দেখে আসতে পারেন তো এইভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস খুব ভালো না হলেও চলবে জাস্ট আপনাদেরকে এটা ধারণা দেওয়ার জন্য আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে জুম অপশানটা আছে এখান থেকে আপনারা জুমও করে নিতে পারবেন করে আরও ভালোভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন অনেকটাই ব্যাকগ্রাউন্ড এই ইমেজটি রিমুভ হয়ে গেছে তো এরপরে এখান থেকে ডান করে নিতে হবে এবং এই এক দুই তিন আছে স্মুথ করতে চাইলে বাকি যেগুলো এদিক ওদিক হয়ে আছে তো আপনারা এখান থেকে আরও স্মুথ করে নিতে পারবেন তো ওই ভিডিওটি দেখলেই আপনার কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে তো জাস্ট এখান থেকে সেভ তো আমার ব্যাকগ্রাউন্ডওয়ালা ইমেজটি এখন পিএনজি ফরম্যাটে সেভ হয়ে গেল উইদাউট ব্যাকগ্রাউন্ডে তো এখান থেকে ফিনিশ তো চলুন দেখিয়ে দিই আমি অলরেডি আগের থেকেই আমার অনেক পার্সোনাল ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার অনেক পার্সোনাল ইমেজের ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে রেখেছি তো এরপরে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ইমেজগুলিকে আমরা কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপে স্টিকার হিসাবে অ্যাড করব। এর জন্য আমাদেরকে আরেকটি অ্যাপস ইউজ করতে হবে এই অ্যাপসটার নাম হচ্ছে পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ তো প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব পার্সোনাল পিইআরএসওএনএল পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ তো পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ এই ফার্স্ট যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাই আপনাদেরকে ইনস্টল করতে হবে আর আমি এই দুটো অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা চাইলে ডাইরেক্টলি ওখান থেকেও ইনস্টল করে নিতে পারেন তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি অ্যাপসটিকে অ্যাপসটা এখন ইনস্টল হচ্ছে এখান থেকে ওপেন করে নিলাম hello personal sticker for WhatsApp এখানে স্ক্যান হচ্ছে যতগুলি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ আছে সব এখানে এবার শো হতে থাকবে তো দেখতে পাচ্ছেন অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর স্ক্যান করার পর এই মতো একটি ইন্টারফেস আপনার কাছে ওপেন হবে তো এখান থেকে জাস্ট আপনাকে করতে হবে অ্যাড এই যে অ্যাড অপশানটি আছে এখানে এটা ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন সেন্ড টু হোয়াটসঅ্যাপ তো এগুলি স্টিকার হিসাবে হোয়াটসঅ্যাপে অ্যাড হচ্ছে তো আরেকটা কথা বলে নিই এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ইমেজগুলি অ্যাড করতে গেলে কমপক্ষে আপনাকে ওই ফোল্ডারে তিনটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ইমেজ রাখতে হবে তবে আপনি অ্যাড করতে পারবেন বা এই ফ্যাসিলিটিটা পাবেন তো এখন দেখতে পাচ্ছেন এই ইমেজগুলি আমার হোয়াটসঅ্যাপে স্টিকার হিসাবে অ্যাড হয়ে গেছে এখানে দেখাচ্ছে তো এরপর আপনি এই ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যত পিকচারই রাখুন না কেন সবগুলোই আপনার স্টিকার হিসাবে হোয়াটসঅ্যাপে শো করবে তো চলুন এবার দেখে নিই হোয়াটসঅ্যাপে গিয়ে এই স্টিকারগুলি কীরকমভাবে আসছে বা কোথা থেকে আমরা বন্ধুবান্ধবের সাথে সেন্ড করতে পারবো তো আমি এখন হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবো তো এরপর এইখানে যে স্টিকারের অপশানটা আছে এখানে ক্লিক করছি তো নিচে একদম দেখতে পাচ্ছেন তিনটি অপশান দেওয়া আছে ওই গিফট যে অপশানটি আছে এরপর তৃতীয় নম্বর অপশানটিতে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি ওখানে যে ইমেজগুলিকে অ্যাড করেছিলাম সেগুলো এখানে স্টিকার হিসাবে এসে গেছে খুব সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি তখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম খুব সুন্দরভাবেই আসছে তো আপনিও ঠিক এইভাবে পারবেন আপনার পার্সোনাল যে কোনো ইমেজকে স্টিকার হিসাবে বানিয়ে নিতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করে দেবেন আর এরকম সুন্দর স্টিকার বানিয়ে বন্ধুদেরকে সেন্ড করে অবাক করে দেবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বাই বাই